মাত্র তিনশো নিরানব্বই টাকায় ঢাকায় একদিন থাকুন একদিন থাকুন মানে কি জানেন শুধুমাত্র থাকার জন্য তিনশো নিরানব্বই টাকা না কিন্তু তিনবেলা খাবার AC room laundry service gym facility সহ তিরিশ প্লাস সুবিধা পাচ্ছেন তিনশো নিরানব্বই টাকায় বাট শুধুমাত্র আমাদের উত্তরা মিরপুর মেল মিরপুর ফিমেল এবং বাড্ডা ব্রাঞ্চের জন্য এই প্রাইস রেঞ্জটা প্রযোজ্য